জান্নাতের বাজার কেমন হবে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের একটি বাজার হবে যেখানে জান্নাতিগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ের সুগন্ধ ছড়িয়ে দেবে ফলে তাদের শুভ সৌন্দর্য আরও বেড়ে যাবে ততপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর শপথ আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে